আপনাদের মাঝে আরও একটি ইনকিউবেটার নিয়ে আসলাম ইনকিউবেটারটি একশো ডিমের ফুল অটোমেটিক আর এটি দেখুন কিভাবে তৈরি করা এটি এসটিসি এক হাজার দিয়ে তৈরি করা একটা টাইমার দিয়ে তৈরি করা আর এটি দুইটি জ্বালানা কাটা আছে যেটা বাইরে থেকে আপনি ডিমটা দেখতে পারবেন মটরটা ঘুরতেছে কি না ডিমটা টান করে কি না এটি আপনি সব বাইরে থেকেই করতে পারবেন ভিতরে ডিম দেওয়ার পরে আর এটিতে আপনার হাতের কোনো কাজ নেই হাতের কাজ ছাড়াই এটা আপনার সব কিছুই করতে পারবেন শুধুমাত্র আঠারো দিন পরে আপনাদের ডিমটা নিচে নামিয়ে দেওয়া লাগবে আর এমনি আপনাদের কোনো ফাংশন কোনো কিছুই করা লাগবে না এটা ফুল অটোমেটিক দেখুন কীভাবে সেটিং করা আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেখুন ভিতরটা আপনাদের দেখাবো কীভাবে তৈরি করা ভিতরে দেখুন একটি ট্রে দেওয়া একটি ট্রেতে কিন্তু একশো একটি ডিম ধরে ভিতরে দুটি সেন্সার আছে এটা ওভারহিটের ফ্যান গরমকালে আপনার ওভারহিট হবে হান্ড্রেড পার্সেন্ট দেখুন ওভারহিটের ফ্যানটা চলছে যখন ওই যে আবার তাপমাত্রা কমে যাবে তখন ওভারহিটের ফ্যানটা বন্ধ হয়ে যাবে একা একা এটি আপনাদের অনেক সুবিধা ওভারহিটের ফ্যান থাকলে আর আমরা সকল জেলায় কুরিয়ারের মাধ্যমে মেশিন ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা B I D C road crescent gate Khalishpur Khulna আর যদি কারোর দূরে থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদেরকে ফোন দিবেন আমরা সকল জেলায় কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর যদি কেউ আসতে চান তাহলে খুলনার ভিতরে আসতে পারেন এসে আমাদের দোকানে বসে দেখে মেশিন বুঝে নিয়ে যেতে পারবেন আর সাধারণত আমরা মেশিনগুলো কীভাবে তৈরি করি দেখুন আপনারা ভিতরে দুটি লাইট দেওয়া আছে একশো ওয়ার্ডের একটি পাঁচ ইঞ্চি ফ্যান দেওয়া আছে এটা একটি সেন্সর আর ট্রেটা আমরা বেঁধেই দিই যদি আপনি খুলতে চান তাহলে আপনি ওইটা কেটে আপনি ট্রেটা আলাদা করতে পারবেন কোনো সমস্যা নেই পরবর্তীতে ট্রেটা বেরও করতে পারবেন দেখুন ট্রেটা কীভাবে স্লো একদম স্লোভাবে ঘুরে আমাদের কাছে আরও মেশিন আছে এক হাজার পাঁচশো তিনশো চারশো যার যেমন যে ধরনের মেশিন লাগবে সে অর্ডার করলে আমরা সেটা দিতে পারবো কোনো সমস্যা নেই আর আমাদের কারখানা হলো কিচেন গেটের সামনে একদম কিচেন গেটের সামনে যেটা কিচেন জুট মিল ছিল সেই কিচেন জুট মিলের সামনে আমাদের ঠিকানা আবারও বলছি আমি আমাদের ঠিকানা B I D C road kitchen gate Khalishpur Khulna দেখুন জালনা দিয়েই আপনি দেখতে পাচ্ছেন মোটরটা কীভাবে টান করতেছে আর পিছনে যেগুলো দেখছেন ককশিটের বক্স ওগুলো ম্যানুয়াল ইনকিউবেটার ওগুলো সব আশি ডিমের একশো বিশ ডিমের চল্লিশ ডিমের ইনকিউবেটারও আমাদের কাছে আছে যদি কারোর লাগে তাহলে অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার